আমার প্রেম আমি দে তোমাকে পৃথিবী পারে না যে দিতে সেই প্রেম আত্মার প্রেম সে তো চিরন আমি দে তোমাকে আমার প্রেম আমি দে তোমাকে আমার সুখ আমি দে তোমাকে পৃথিবী পারে না দিতে সেই সুখ আত্মার সুখ সে তো চিরন তন কেউ বোঝে না কেউ জানে না আমার সুখ আমি দেই আমাকে আমার সুখ আমি দে তোমাকে আমার প্রেম আমি দে তোমাকে পৃথিবী পারে না যে দিত সেই প্রেম আত্মার প্রেম সে তো চিরন্ত কেউ বোঝে না কেউ জানে না আমার সুখ আমি দেয় আমার প্রেম আমি দে তোমাকে